ইস্তেকভারের কি কি উপকারিতা আছে আমি কিছু আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে ইস্তেকভারের মাধ্যমে আপনার গুণা ক্ষমা হবে এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে আল্লাহ তালা বলছেন ওমাই ইয়ামাল সুআন আর যে কেউ গুণা কোনো গুণার কাজ করবে আউ ইয়াসলিম অথবা নিজের আফসের জুলুম করবে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ তারপরে ইস্তেকভার করবে ইয়াজিদিল্লাহ গফুর রহিমা আল্লাহ তালাকে সে ক্ষমাশীল পাবে এবং দয়াদ্র পাবে একটু চিন্তা করুন ক্ষমাশীল পাওয়ার সাথে সাথে দয়ার কথা বলা হয়েছে এর অর্থ হচ্ছে আপনার মর্যাদা বর্ধিত হবে এই জন্য হাদিসি কুৎসিতে আল্লাহ তালা বলেছেন ইয়া হে আমার বান্দারা ইন্নাকুম নাহার তোমরা দিন রাত্রি আমার অপরাধ করে যাচ্ছ ও আনা আফরুদ্দুনুবা জামিয়া আমি সকল গুনাই তোমাদের ক্ষমা করে দেবো আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আফুর লাকুম তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো রাহ মুসলিম এই হাদিসটি হাদিস হাদিসি কুৎসি আবুদার বর্ণিত হাদিস সেখানে বোঝানো হয়েছে যে আপনি যত গুণাই করেন আল্লাহ আপনি তবা ইস্তেকবার করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন বরং আল্লাহ তালা অন্য হাদিসে আছে শেষ রাত্রিতে আল্লাহ তালা যখন নিকটতম আসমার নেমে আসেন আপনাদের অনেকে সেটা বিশ্বাস করেন না বিশ্বাস করতে হবে কিভাবে আসেন সে ধরন আমাদের কারো নামার মতো নয় আর আমাদের কারো আসার মতো নয় আল্লাহ যেরকম তাদের উপযুক্ত সেভাবে তিনি নিকটতম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন হালমিন মুস্তাদ ফিরিন এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব ইমাম বোখারি মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন নেমে আসা বিশ্বাস করলে আরশের উপর উঠাও বিশ্বাস করবেন আল্লাহ তিনি আরশের উপর আছেন এই বিশ্বাস করবেন এটাই কোরআন এবং সুন্না নির্দেশনা এর বাইরে যারা মনে করে আল্লাহ তারা সর্বত্র বিরাজমান তারা কুকুরিতে লিপ্ত রয়েছে এটা জাহমিয়া আকিদা এটা আহলুসুল জামাত আকিদা হতে পারে না ইমামরা যুগে যুগে এর বিরুদ্ধে গ্রন্থ লিখেছেন বই লিখেছেন ইমাম মুখাই রহমতুল্লাহ আলাই তার তার খলকা ফাইলে বারমধ্যে বিস্তারিত আলোচনা করেছেন সুতরাং আমরা কোনোদিন এরকম বিশ্বাসে যাব না আমরা বিশ্বাস করবো আল্লাহ তারা তিনি কিছু করেন তিনি আর শুরু উঠেছেন তিনি নিকটতম আসমানে নেমে আসেন শেষ রাত্রিতে অনেকে বলে থাকে শেষ রাত্রি বিভিন্ন জায়গায় পরিবর্তন হয় আপনার কি সমস্যা আল্লাহ তারা সব তিনি সেই জায়গাতে তিনি যেভাবে ইচ্ছে সেভাবে অবতরণ করেন আপনার সমস্যা হচ্ছে আপনি অবতরণ কথা আপনি নিজের মতো করে চিন্তা করছেন সেই জন্য আপনি মনে করেন অবতরণ করতে হলে এক জায়গায় থাকে আরেক জায়গায় অবতরণ করার চিন্তা তো মানুষ করতে পারে না কারণ ওই জায়গা খালি হয়ে যায় ওই জায়গায় আসে এটা আপনার চিন্তা নির্ভর করছে আপনি আল্লাহকে নিজের উপরে কেয়াস করছেন সেটা করবেন না আল্লাহ তালার জন্য যেভাবে উপযুক্ত সেভাবে তিনি প্রত্যেক রাত্রিতে তিনি শেষ শেষ রাত্রিতে যে পৃথিবীর নিকটতম আসমানে তিনি এসে মানুষকে ক্ষমা প্রার্থনা ক্ষমা চাইতে বলেন হাল মুস্তাগফিরিন এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এই জন্য ইমানদার যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তারা তার ক্ষমা দেয় সাথে সাথে অতিরিক্ত কি করে আবহাওয়া বলতে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন ইনাল্লাহ আজ্জাল্লাহ লাইয়ার জেতা লিল আব্দুল জান্না আল্লাহ তাআলা বান্দার জান্নাতে তার মর্যাদা উন্নীত করে দেন কিসের দ্বারা ফায়াকুল ইয়া রব্বি সে বলবে জান্নাতে যখন তার মধ্যে উন্নীত করে দিবে হাসরের দিন জান্নাত যখন উঠবেন আপনি জান্নাতে আপনাকে দেওয়া হবে বিশাল মর্যাদা আপনাকে দেওয়া হবে তখন বলা হবে ইয়া রব্বে ইয়া রব্বে আন্না আলী হাজা হে রব এটা কোথেকে আমি পেলাম তখন সে বলবে বেস্তের পারে বলে দিকে তোমার ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে সেটা তোমার আমল নামে যুক্ত হয়েছে ও আহমদ ইমা আহমদ হাদিসটি বর্ণনা করেছিলাম এবং হাসান সরদে বর্ণনা বর্ণিত হয়েছে এর অর্থ হচ্ছে ইস্তেক ভার করলে লাভ কোনো ক্ষতি নাই আপনার গুণা যদি নাও থাকে আপনার মর্যাদা উন্নীত হবে আপনার বাবার গুণা ক্ষমা হয়ে গেছে আপনি মনে করছেন কয়বার ক্ষমা চাইব ক্ষমা চাইতেই থাকবেন ক্ষমা না হলে মর্যাদা উন্নীত হবে ক্ষমা হয়ে গেলে মর্যাদা উন্নীত হবে ক্ষমা যতক্ষণ না হবে আপনার দোয়া চলতে থাকবে ইস্তেক ভার চলতে থাকবে আর ক্ষমা হওয়ার পরে বাকি কাজটা কোথায় যাবে আপনার মর্যাদাকে জান্নাতে উন্নীত করে দেবে আল্লাহর কাছে আপনার আপনার আপনি প্রশংসনীয় মর্যাদার জায়গায় পৌঁছে যাবেন দ্বিতীয় উপকার হচ্ছে বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন এই জন্য আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ওমা আসাবাকুম মুসিবাতিন ভাবিমা কাসাব তাইদিকুম ওয়াইয়াফু আন তোমাদের যে সমস্ত মুসিবত হয় বিপদ আপদ হয় এগুলো তোমাদের হাতের কামাই করা আর আল্লাহ তালা অনেক কিছু তোমাদের ক্ষমা করে দেন তোমাদের ইস্তেকভার কারণে তোমাদের ক্ষমা করে দেন যদি কেউ অন্যায় করে যদি আল্লাহ তালা সবাইকে শাস্তি দিতেন আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে আল্লাহ তালা যদি কোনো প্রত্যেক মানুষকে তার বিপদের কারণে শাস্তি দিতেন মা তারা কালা জহরিহা আব্বা দমিনের বুকে কোনো প্রাণী অবশিষ্ট থাকতো না কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দেন কারণ সে ক্ষমা চেয়েছে এই জন্য যখনই অপরাধ হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে আপনার বিপদ আপদ কমে যাবে বিপদ আপদের শাস্তি আপনার থেকে কমে যাবে আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে এটা রসুল্লাহ সাল্লাহ হাদিস থেকেও বর্ণিত হয়েছে এবং আপনি জানেন যে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তালা ইউনুস আলহ সালাতামকে বিশাল বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন এই ক্ষমার কারণে তিনি এই জেল থেকে বেরিয়ে গেছেন যেই জেল ছিল একটা অভিনব জেল যেখানে শুধু তিনি মাছের পেটে যেখানে মাছের পেটে মানুষ নিঃশ্বাসও ফেলতে পারে না কিন্তু তসবিকারী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হওয়ার কারণে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করে বের করে দিয়েছেন পুরাণে কারিম আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন ওমা কান আল্লাহ ওহম ইস্তাক বেরোন আরবের মুশেকরা বলতো যে আল্লাহ আমার যদি আপনি সত্যবাদী হন আপনি যদি সত্যবাদী হন আকাশ থেকে আজব দিয়ে আমাদের ধ্বংস করে দেন না কেন আল্লাহ বলছেন যে না কারণ এরা ইস্তেকভার করে এই জন্য তাদেরকে ক্ষমা করে দিতে পারছি না এদের মধ্যে দাদা রয়েছে আপনি আছেন এক নম্বর কারণ হচ্ছে আপনি থাকার কারণে তাদেরকে ক্ষমা করছি না তাদেরকে ধ্বংস করছি না দ্বিতীয় কারণ হচ্ছে এরা অচিরেই ইমান এনে ইস্তেকভার করবে আর যারা ইস্তেকভার করবে তাদেরকে আমি ক্ষমা করে দেই না কারণ মক্কাবাসীরা পরবর্তী ইমান এনে সেই জন্য আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেননি যতক্ষণ পর্যন্ত আপনার ইস্তেকভার থাকবে ক্ষমা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে একেবারে নিঃশেষ করে দিবেন না তৃতীয় যে উপকার আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ইস্তেকভারের কারণে আপনার রিজিকে আল্লাহ তারা প্রশস্ত দান করবেন সন্তান সন্ততি দান করবেন আপনাকে সন্তান সন্ততি দান করবেন এবং সম্পদ দান করবেন অনেকেই বলে আমার সন্তান হয় না কিন্তু এই ইস্তেকবার বেশি বেশি করে আল্লাহ তালা আপনাকে সন্তান দিতে পারেন যদি তার আপনার কিসমতে লেখা থাকে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু ইস্তেকবার কারণটা হয়তো আটকে আছে আপনি বেশি বেশি ইস্তেকবার করুন এই জন্য দেখেন কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন ফাকুল তুস্তাকুর হুকান সালাম তিনি তার কাউকে বলেছেন তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইল্লাহু তিনি ক্ষমাশীল ইউরসিল ইসলামা আলাইকুম তিনি আকাশ থেকে বৃষ্টি অনবর্ত বর্ষণ করবেন বেশি বেশি করে ওয়া এবং তোমাদেরকে দিবেন ইমদাদ করবেন তোমাদেরকে দিবেন আমওয়াল সম্পদ দিবেন ও বানিনা সন্তান দিবেন ওই ওয়া ইয়াজালাকুম জান্নাতিন তোমাদের বাগানের ব্যবস্থা করবেন ওই ওয়া ইয়াজালাকুম আনহারা তোমাদের নাহারের ব্যবস্থা করবেন সুরায় নূর আল্লাহ তাকে বলেছেন অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রশ্ন দান করবেন কারণ রিজিকের মধ্যে অনেকে রিজিক কিভাবে পাবে এটা খুঁজে বেড়ায় বিভিন্ন রকমের মানুষের কাছে দৌড়ায় তাবিজ নিয়ে আসে কেউ কেউ কেউ কেউ দেখি সুরা ওয়াকেয়া পড়ে সুরা ওয়াকেয়া পড়লে এমন কোনো অসহী হাদিস না যে সুরা ওয়াকেয়া পড়লে তার নিজেকে প্রদিত ওয়াকে সুরা ওয়াকে আপনি পড়লে সব হবে এক হরফের দশ নাকি কোনো সমস্যা নাই কিন্তু যদি কেউ মনে করে সুরা ওয়াকেয়া পড়লে নিজেকে প্রশস্ত আসবে তাহলে সে একটা বেহুদা কাম করলো কারণ এটা আসলে কোরআন সুন্নাত কোথাও বর্ণিত হয়নি সর্বসালিত বর্ণিত হয়নি এটা শুধুমাত্র ধারণা করে কথা বলা সুরা ওয়াকেয়ার সাথে নিজেকে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি তবে ইস্তেকভার করেন আপনার নিজেকে প্রশস্ততা আসবে এটা কোরআন আয়াত দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনুরূপে আল্লাহ বলেন ও আনিস্তাকুর রব্বাকুম হুদের মধ্যে আল্লাহ বলছেন হুদ তার বলেছেন ইস্তাকুর রব্বাকুম হে তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো ইস্তেকভার করো অতু বইলেই তার থুম্মা তারপর তার কাছে তওবা করো হাসানা তিনি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রচুর সামগ্রী দিবেন ইলা মুসাম্মা তোমাদের মৃত্যু পর্যন্ত অযুক্তি কুল্লাদি এবং যার যা ফজিল সেটা তিনি দান করবেন অর্থাৎ ইস্তেকভার করলে আপনার মর্যাদা আল্লাহ তালা উন্নীত করবেন আপনার ফজরত বাড়িয়ে দিবেন হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে এক লোক এসে বললো যে আমাদের এলাকায় খরা লেগেছে দুর্ভিক্ষ লেগেছে বৃষ্টি হচ্ছে না অনা বৃষ্টি লাগছে তিনি তখন বললেন ইস্তাল ইস্তাকফরিল্লাহ বেশি বেশি করে আল্লাহ আল্লাহর ইস্তেকভার করো আরেকজন এসে তার কাছে বললেন যে হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে বললেন যে আমাদের এলাকায় মানুষ অভাবে পড়ে গেছে তিনি বললেন যে ইস্তাক ইস্তাকফরিল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ইস্তেকভার করো আরেকদিন এসে বললেন যে আমাদের বাগানটা শুকিয়ে গেছে তিনি বললেন ইস্তাক ইস্তাকফরিল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ইস্তেকভার করো আরেকদিন এসে বললেন যে আরেকদিন এসে বললেন যে আমার আমাদের আমাদের এই সমস্যা এই সমস্যা তিনি সবাইকে বলে একটাই কথা ইস্তাকবরিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এই জন্য তাকে জিজ্ঞাসা করলো আপনি সবাইকে একই জিনিস বলছেন কেন তখন তিনি বললেন আমি বলিনি আল্লাহ তারা বলেছেন নু আলাইসালাম তার কমকে বলেছিলেন ইস্তাকগুরু রব্বাকুম তোমার তো অবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নহু কার তিনি তোমাদের ক্ষমা করে দিবেন ইউরসিল ইসলাম আলাইকুম আকাশ থেকে বৃষ্টি তিনি দিবেন তোমাদের জন্য ওয়ুমদিদকুম আমি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম মুনহারা তিনি সেটা কোরআন দিয়ে ঘোষণা করেছেন কোরআন থেকে দলিল নিয়ে আমি তোমাদের বলছি বেশি বেশি করে ইস্তেকবার করো যাবতীয় সমস্যা থেকে আল্লাহ তালা উত্তরণের ব্যবস্থা করে দিবেন চতুর্থ যে ফজিলত আমরা পাই তা হচ্ছে যত বেশি ইস্তেকবার করবেন শরীর আল্লাহ তালা আপনার শক্তির ব্যবস্থাপনা করবেন অর্থাৎ আপনার শরীর শক্তি নেই কিন্তু আপনি ইস্তেকবার করেন আপনার শরীরে আল্লাহ তালা শক্তি বর্ধিত করে দিবেন হুদ আলহ সালাতাম তিনি বলেছেন ওয়েজিদ কুম কুয়ান ইলা কুয়িকুম ইস্তাকবুর রব্বাকুম তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো সুম্মা তুবু ইলেই তার কাছে তওবা করো ইউসিল ইসলামা আলাইকুম মিদ্রা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে ওয়েজিদ কুম কুয়ান ইলা কুয়িকুম তোমাদের ক্ষমতা আল্লাহ তারা বর্ধিত করে দেবেন তাহলে একজন মানুষ আল্লাহর কাছে শক্তি চাইবেন শক্তিও আপনার আগ্রহ দিয়ে ভার করেন বেশি বেশি ভার করেন আল্লাহ আপনার শক্তি বর্ধিত করে দিবেন পাঁচ নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তালা আপনার অন্তরকে পরিচ্ছন্ন করে দিবেন অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য কেউ কেউ দরবারে খুঁজে বেড়ায় দরবারে দরবারে খুঁজে বেড়ায় দরবারে দরবারে মাথা ঠুকছে অন্যায় কাজ করছে এবং এমন এমন আকিদা পোষণ করছে তার ইমানকে নষ্ট করছে তার অভিজ্ঞকে নষ্ট করছে অথচ আপনি যদি স্টেক ভার করেন আপনার আর দূরে যেতে হবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ একটা উদাহরণ দিয়েছেন ইন্নাল মুকমিনা ইজা আজনাবা নুকিতা ফি কালবিহি নুকতাতুন ইমানদার যখন কোনো গুণা করে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে ফাইন হুয়া নাজা যখন সে এটা ছেড়ে গুণাটা ছেড়ে দেয় ওয়াস্তাক ভরা এবং ইস্তেকবার করে ওয়াতাব এবং তওবা করে সুকিলা কালবুহু তার কলব তখন পরিষ্কার হয়ে যায় ওয়াইন আদা যদি আবার সে গুণাটা করে জি জিদা ফিহা সেখান মধ্যে সেটার মধ্যে আবার কালো দাগ পড়তে থাকে হাত্তা ইয়ালু আলা কালবিহি তখন এমন তালু আলা কালবি সে কালো দাগ তার কলবের উপরে ছাইয়ের মতো পড়ে যায় অর্থাৎ সেটা আবরণ ফেলে দেয় ওহুয়ার রান এটাই হচ্ছে রান যেটা আল্লাহ তালা বলেছেন কাল্লা রান গুনার কারণে অন্তর উপরে মরিচা পড়ে যায় এবং সেটা একটা আলাদা প্রলেপের মতো হয়ে যায় যত বেশি আপনি তওবা করবেন তত বেশি আপনার অন্তর থেকে সেই গুনার প্রলেপটা দূরীভূত হয়ে যাবে হাসানাহুল আলবানি হাসমা আলবানি হাদিসটিকে হাসান বলেছেন অন্য বর্ণা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ওই ওয়াইনাহুলা ইউগান আলা কালবি আমার অন্তর উপরে পলে পড়ে যাচ্ছে ওই নীল আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে শতবারের বেশি ইস্তেগফার করে থাকি শতবার ইস্তেগফার করে থাকি রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা অথচ তিনি আল্লাহ তার তার গুণা ক্ষমা করে দিয়েছেন গুণা হিসাবে পর্দা নয় ইউগান আলা কালবি অর্থাৎ বাধা হয়ে যাচ্ছে আল্লাহ বন্দার মাঝে ইউহাল বাইনা বাইনা হুবাইনা রব্বিহি আল্লাহর স্মরণ যত বেশি হবে তত বেশি অন্তর পরিচ্ছন্ন থাকবে একজন মানুষ আল্লাহকে ভুলে যায় চুপচাপ বসে থাকে খারাপ কিছু চিন্তা করে ততক্ষণ আল্লাহ পর্দা পড়ে যায় এই জন্য যত বেশি ইস্তেকবার করবেন আল্লাহর সাথে সম্পর্কটা আপনার ঝালাই হয়ে যাবে আপনার অন্তরটা পরিচ্ছন্ন হবে রসুল্লাহ আসলাম তাই করতেন শতবার তিনি ইস্তেকবার করতেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন ষষ্ঠ যে উপকারিতা তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা আপনার জন্য আসবে আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ইন্নআল্লাহ ইউহেবুল যারা তওবা ইস্তেকবার করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তারা পবিত্র যাদের অন্ত তাদেরকে আল্লাহ তারা ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর কাছে তওবা করে এই জন্য বেশি বেশি তওবা করে আল্লাহর ভালোবাসায় শিখতে হতে পারবেন দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসা দাবি করে কিন্তু আল্লাহ তালার ভালোবাসা পাওয়াটাই হচ্ছে বড় কথা আপনি দাবি করেন যে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা সেটাই বড় কথা বলি কুন্তুম তহিবুন আল্লাহ প্রত্যেকরণী যদি আল্লাহকে ভালোবাসা সত্যি সত্যি হয়ে থাকে রাসুল অনুসরণ করুন রাসুল্লাহ সাল্লাম ইস্তেকভার করতেন আপনিও বেশি বেশি করে ইস্তেকভার করুন আল্লাহ আপনাকে ভালোবাসেন ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাওয়া বেশি দরকার আল্লাহর ভালোবাসা পাওয়া বেশি দরকার একবার যদি আল্লাহর সন্তুষ্টি আপনি পেয়ে যান ভালোবাসা পেয়ে যান তারপর যদি আপনি মারা যান আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে কিন্তু এর মাঝে যে আবার যদি গুণা করেন আবার দূরে সরে গেলেন একবার ভালোবাসা পেলেও ইমানদার আহলে সুমা জামাত বিশ্বাস করে এটা যে ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর আল্লাহ তালার ঘৃণা এটা বারবার হতে পারে যখন আপনি ভালো কোনো কাজ করেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন যখন আপনি কোনো গুণা করেন আল্লাহ আপনাকে ঘৃণা করেন আবার যদি তবা করে ইস্তেকভার করেন আবার আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এর অর্থ হচ্ছে আপনাকে কখনো আল্লাহ তালা চান না আপনি দূরে সরে যান আপনি এটা ভালো কাজ করলে অটোমেটিক আল্লাহ ভালোবাসবেন যখন খারাপ কাজ করেন আল্লাহ চান যে বন্দা আমার কাছে ক্ষমা করতে আমি তোমার এটার কারণে তোমাকে আমি ভালোবাসি আল্লাহর ভালোবাসা হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ইস্তেকভারের কোনো বিকল্প নেই এই জন্য ভালো মন্দ সর্ব অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন সপ্তম উপকারিতা হচ্ছে যে যখন আপনার বিপদ আপদ হবে তখন বেশি বেশি করে ইস্তেকবার করবেন কোন চিন্তায় পড়ে গেছেন মারাত্মক দুশ্চিন্তায় পড়ে গেছেন বেশি বেশি করে ইস্তেকবার করবেন দুশ্চিন্তা মানুষকে আজ বিভিন্ন পথে বসিয়ে দেয় কেউ কেউ আত্মহত্যা করে বসে কেউ বা এই করে সেই করে কেউ বলে আমি ডিপ্রেশনে ভুগছি ওই ডিপ্রেশন থেকে মুক্তির জন্য ইস্তেকবার খুবই গুরুত্বপূর্ণ একটি রসুল্লাহ সাল্লামের দেওয়া ঔষধ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মান আকসার ইস্তেকবার যে কেউ বেশি বেশি করে ইস্তেকবার করবে যার আল্লাহ মিন হাম মিন আল্লাহ তাআলা তাকে যে কোনো দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ দিয়ে দিবেন অমিন কুল্লে দয় দয়কিন রাজা এবং প্রত্যেকটি সংকীর্ণ অবস্থা থেকে তার জন্য বের হওয়ার পথ করে দিবেন ও রাজাকাও মিহাইসুল্লাহ ইয়াহতাসিব এবং তাকে এত রিজিক দিবেন যা সে চিন্তাও করেনি রাওয়া আহমদ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন আহমদ শাখা হাদিসটিকে সহি বলেছেন